একটু ভালো হইতে পারে ইদানিং ধরে একটু বলছে যে আমার হাঁটাহাঁটি বেশি একটু সকাল একটু নামাজ একটু হাঁটাহাঁটি করি তখন মনে হয় যে মাথার থেকে ব্যথা পায় হ্যাঁ ব্যথা করে হ্যাঁ। বা মাইডা নেয় এরকম আর কি টান দেয় হাঁটাচলা করার পরে হ্যাঁ, তবে আগের থেকে তুলনামূলক ভালো বাড়ি যখন ছিল তার থেকে একটু ভালো মনে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ আগে তো প্রথম তো একদম দাঁড়াইতে পারতাম না একটু হাঁটা চলা করলে মানে একটু কম হয়েছে তো এখন মানে করলে বেশি পাঁচ দশ মিনিট দাঁড়াইলে হাঁটলে হাঁটা চলা করলে মাথার থেকে একটা যেমন টান দেয় টানা দেয় মেয়েটা নেয় আপনার সমস্যা ছিল হ্যাঁ? এখন কি অবস্থা মোটামুটি হয়ে না কেমন লাগতেছে হাঁটা চলায় একটু আগে এরকম হাঁটতে পারতেন আগে এরকম আজকে আপনি কদিন হয়েছে আজকে বাইশ তাহলে বাইশ দিনে মোটামুটি অনেকটা ভালো হ্যাঁ, হ্যাঁ আন্টি কি এখন চলে যাবেন নাকি বাড়িতে আপনাকে ছুটি দিয়ে দিছে হাসপাতাল থেকে যাওয়ার জন্য হ্যাঁ, ও মানে এখন সুস্থ আপনার বাড়ি কোথায় গাজীপুর হ্যাঁ। আগে কি কি সমস্যা ছিল আন্টি কথা বলেন আর যান সমস্যা আগে মাথা ব্যথা ছিল প্রচন্ড লাগতো আর কি আমরা পাও হাঁটতে পারতাম না পায়ে বিছানা তো গিটের মধ্যে ব্যথা হইতাম ফুলে যাইতো গাড়ি হইতো আর কি অনেক সমস্যা হইতো তখন আমার পায়ে আর অনেক ব্যথা নাই ইনশাল্লাহ গিটে দিলে ব্যথা নাই বাসা কোথায় বিশর ল নিজের বাড়ি আমার আচ্ছা আচ্ছা আমার ছেলে আসার কথা কি ছেলে আসবো আবার আমেরিকাতে ইউটিউবে দেখছেন দেখে হ্যাঁ, ও আমি সবসময় দেখি যখন থেকে ব্যথা শুরু হয়েছে তখন থেকে ইউটিউবে দেখা শুরু করছেন যে কোথায় যাব কোথায় যাবো হ্যাঁ, হ্যাঁ।

প্রোগ্রাম দেখছি মানুষ ভালো হইতেছে কইতে যান ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি কালকে দেখলাম একটা ওই যে সাক্ষাৎকার আছে একটা মুখের মধ্যে একটু একদম সাদা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, উনি দেখলাম করতেছে ওইটা দেখি পরে বললাম পরে ছেলেরা বলছে আম্মা আমরা তো দেখছি তো আপনি দেখেন যদি আপনার মনে চাই করে তো জানি আর কি আসছি আর কি আমার ছেলে মেয়েরা দেশও নাই সব আমেরিকা সবাই আমেরিকা থাকে সবাই আমেরিকা থাকে ছেলে ছেলে আচ্ছা, আচ্ছা। আমিও ছিলাম বিশ ত্রিশ বছর থেকে আমেরিকায়